অবস্থাটা আমার ভাইপো আমার ভাইপো আমি যাই থাকি যাই আমার বয়স বয়স অল্প আমার ভাই ভাইপোর বয়স কম আমার ভাইপো এই মতো কত বয়স বাচ্চা ছেলে তাকে সেই মানুষের কাছে দাঁড়িয়েছে বাংলার মানুষকে দাঁড়িয়েছে মানুষের জন্য দেশের জন্য কমের জন্য জাতির জন্য দাঁড়িয়েছে আজকে আমি আপনারা বুঝতে পারছেন আমার দুর্দশা আমি আর কিছু বলতে চাইছি না আমার বড় মনে আঘাত লেগে গেছে নিকৃষ্ট কাজ করতে পারে এরা এত দুর্নীতি করতে পারে এত নোংরা জিনিস নিয়ে খেলতে পারে এই রাজ্যের সরকার প্রশাসন হ্যাঁ দুঃখের বিষয় একুশে জানুয়ারি এই প্রতিষ্ঠিত দিবস আইএসএ কলকাতায় আপনার রানী রাসমণিতে উনি ডাক দিয়েছিলেন তাতে বাংলার মানুষ সাড়া দিয়ে হাজির হয়েছেন তারপরে হঠাৎ ভাঙড়ে একটা আরাবুল এই আইএসএফের ছেলেরা এসছে রাস্তার গুলি আটকে তাদের ঘরে মারপিট তাদের সুপুরি অত্যাচার জুলুম বহুত কিছু শুরু করেছে আমার ভাইপো সেখানে আজকে ঘুরে গেছিলেন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আরাবুলের দলবল গুন্ডা বাহিনী তোলাবাজরা জমি দখলকারীরা বুঝলেন সিন্ডিকেট মারারা এই আরাবুল তাদের ঘরে দিয়ে গাড়ি দিয়ে এসে আক্রমণ করে এই অত্যাচার জুলুম শুরু করে তারপর ভাই পুরোপুরি গাড়িতে ইঁট পেটকেট ভাঙ চুর সমত করেছেন আপনারা বাংলার মানুষ হ্যাঁ আপামর জাতি সকলেই দেখেছেন এটা একমাত্র এটা করে যাচ্ছে নিজেরা তুলাবাজি খাবো গুন্ডামি করব অন্য কোনো দল মতকে উত্তে দেওয়া হবে না এইটা হচ্ছে চক্রান্ত পুরোপুরি রাজ্য সরকারের ইন্ধনে এটা করেছে তা করতে পারে না আর সর্বস্তরে রাজ্য সরকার এই করে যাচ্ছে বাংলা জাতি জাতিসংঘদের দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভাইপো কলকাতায় গেলেন মিটিং সেইখানে যে উনি করলেন কি আপনার চৌরঙ্গিতে উনি হাজির হলেন হ্যাঁ লোকজন দিয়ে সেই জায়গাতেই হঠাৎ প্রশাসন বিভাগ মমতা ব্যানার্জির পুলিশেরা হ্যাঁ আমার রাজ্য সরকারের ইন্ধনে মমতার ইন্ধনে আজকে এই পুলিশ লাঠিচার্জ মাহার পিঠ বাঁদর কুকুরের মতন মেরেছে পিটেছে কীভাবে মারছে আপনার বাংলার মানুষ আপামার জাতি সকলেই দেখতে পাচ্ছেন যে একটা ছোট একটা দল যে উঠছে মাথা চাড়া দিয়ে দশের জন্য মানুষের জন্য সমাজের জন্য কমের জন্যে দেশের জন্যে টেট ফেট নিয়ে এই চাকরি ফাকরি নিয়ে সমস্ত দুর্নীতি করে দিচ্ছে আমার ভাইপো কোনো সব একটা একটা একটা একটা করে সমস্ত ফ্রাস করে খুলে দিচ্ছে পঞ্চায়েতে কি করছে কত টাকা আসছে না আসছে এ সমস্ত খুলে দিচ্ছে আস্তে আস্তে ওখানে সংখ্যালঘু মানুষের জন্যে কি বুঝলেন এবং দেশের মানুষের জন্যে তিনি ওটা ডাক দিয়েছিলেন কি বুঝলেন ওখানে আলোচনা করতেন সেই জায়গায় চক্রান্ত করে পুলিশকে দিয়ে আজকে আমার ভাই পুরোপুরি হ্যাঁ টর্চারিং শুরু করে দিলেন ধরে আজকে টেনে হিচড়ে কিভাবে নিয়ে গেছে একটা পিস সাহেব সে ডাকাত না খুনি না কি করেছে সে কার কি কি নিয়ে নিয়েছে হ্যাঁ একজন এমএলএ সে দেশের একটা কে কীভাবে ধরতে হয় না ধরতে হয় সেটা কি মানুষের জানা নেই হ্যাঁ আরও এমএলএ আছে এখানে এই ধরে টেনে দিয়ে যে হিঁচড়ে মাথার উপরে আমার ভাইপোর একটা আঘাত করেছে আপনারা দেখবেন খেয়াল করে নিয়ে যে আজকে হিঁচড়ে দিয়ে গাড়ি করে তুলে নিয়ে গেলেন হ্যাঁ আজকে বলুন সে যে নিয়ে গেছে যে ছেলেটার বিষয়ে বলছে যে অগ্নি অস্ত্র ছিল সে ছেলেটা কোথায় গেল আর অগ্নি অস্ত্রটাকে দেখানো হলো নি কেন হ্যাঁ আজকে যে অগ্নি অস্ত্র যে নিয়ে তাকে ধরা হলো নি কেন ভারতবর্ষে আইবি সিবিআই এত বড় ভারত চলছে হ্যাঁ এটা কি মানুষ কি জানে না কি চক্রান্ত পুরোপুরি এই দলটাকে শেষ করে দেওয়ার জন্যে আমার ভাইপোকে দমিয়ে দেওয়ার জন্যে আটকাবার জন্যে পুরোপুরি রাজ্য সরকার চক্রান্ত করে এই কাজটা করেছে আপামার জাতি বাংলার মানুষ কিন্তু সকলে মনে রেখে দেবেন দেখতে পেয়েছেন সাবধান হবেন আপনারা আজকে দেখুন ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি হুরফুরা পিস সাহেবদের কোনো ঘরে বংশধরদেরকে একটাও কোনো দিন জেলে দেয়নি বুঝলেন এইভাবে হ্যাঁ জেল খাটাই না আমার বংশে দেখুন কংগ্রেস সরকার ব্রিটিশ থেকে নিয়ে কংগ্রেস সরকার আজ দেখুন তারাও আজ অবধি কোনো দিন হ্যাঁ একটা আমার বংশের ছেলেকে এইভাবে ধরে কেস কাছারি দেয়নি বামফ্রন্ট সরকার এতদিন ছিল চৌত্রিশ বছর ছিল সে আজ অবধি কোনোদিন এ ধরনের অত্যাচার জুম এ ধরনের হ্যাঁ নাক্কারজনক জিনিস কাজ এ ধরনের দুর্নীতির কাজ কোনোদিন বিশ্বাসদের সঙ্গে করেনি আজকে কি করেছে এই রাজ্য সরকার কোথায় গেছে একমাত্র সংখ্যালঘু ভোট বেরিয়ে চলে যাচ্ছে রুখতে পারছে না হ্যাঁ চারিদিকে লোক আইএসএফে ঝড়ের মতন সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে আইএসএ ঝড়ের মতন আমার হিন্দু ভাইরা চলে যাচ্ছে হ্যাঁ এইটাকে রোখার জন্যে পরিকল্পিতভাবে চক্রান্ত করে আমার ভাইপোকে রুখবার জন্যে এই কেস কাচারি দিয়েছে এই রাজ্য সরকার তার জন্য রাজ্য সরকার দায়ী এটা সবাই বুঝতে পাচ্ছেন কিন্তু মনে রেখে দেবেন এর জবাব আগামীতে এই বাংলার মানুষ দিয়ে দেবে ফুরফুরা বিশ্বাবদের ভক্ত মুরিদ বুঝলেন প্রত্যেকটা এবং হিন্দু হ্যাঁ এবং জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পিসাব থেকে ভালোবাসে মহাব্বত করে তারা আসছে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষের মনের ভিতরে আভাবেগে আঘাত এনেছে এই রাজ্য সরকার হ্যাঁ আগামীতে এর জবাব এই বাংলার মানুষ দিয়ে দেবে কি বুঝলেন আজকে আমার বংশের উপরে একটা এত বড় আঘাত এনেছে আমার বংশের সব ছেলেরা আমার ভাই ভাইপো কি বুঝলেন সকলেই এর প্রতিবাদ করে যাচ্ছে এটার বিষয়ে কিন্তু আমার বংশের সমস্ত আমরা এক এটাকে কোনোদিন পশ্চিমবাংলার এই রাজ্য সরকার এই জিনিসটাকে মেনে নেবে না কোনোদিন তৃণমূলের এই জায়গায় মেনে নেবে না এই রাজ্য সরকার চক্রান্তটা আমার বংশের সমস্ত কি বলেন আমার ভাই ভাইপো হ্যাঁ সকলেই কিন্তু এই ধিৎকার জানাচ্ছে আবার দেখুন ধিৎকার জানাচ্ছে বলছে কি বুঝলেন হ্যাঁ রাজনীতি হবে রাজনীতি চোর করবে নিশ্চয়ই কিন্তু যে দেখেন এই নোংরা রাজনীতি হ্যাঁ পারিনি বলে লোক দমাতে পারছিনি বলে চক্রান্ত করে মিথ্যে করে কেস মিথ্যে করে সাজিয়ে দাও কি বুঝলেন এগুলো কি হ্যাঁ এটা বাংলার মানুষ জেনে নিয়েছে বুঝে নিয়েছে পুরোপুরি দেখানো হোক ফুটেজটা দেখানো হোক সে লোকটার মুখটা দেখানো হোক সে লোকটা কে এবং সেই অগ্নি অস্ত্রটা কোথায় দেখানো হোক সেটা আমরা চাই দেখাতে ওই মিথ্যে কথা বললে হবে না কি মিনেন সেটা বাংলার মানুষ চাইছে আমি বাংলার হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলকেই বলতে চাইছি এই সরকার যতদিন থাকবে হ্যাঁ কোনো দলমত উঠতে দেবে না কোনো দলমত নেই কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে আজকে ধরবে পিটবে মারবে হ্যাঁ আজকে দেখুন তৃণমূল পার্টি যারা করে করছে তারা করুক তাদের মনে করিনি কিন্তু দুর্নীতি তৃণমূল পার্টি যারা মধ্যে করছে তাদের হাতে কত অগ্নি অস্ত্র আছে কত বোম আছে ওই আরাবুলের ঘরের পাশে বোম পেয়েছে সব পেয়েছে কি হলো হ্যাঁ অগ্নি অস্ত্র আছে পুলিশের সামনে অগ্নি অস্ত্র নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছে এটা আপনারা জানেন নতুন নয় কি বুঝলেন এভাবে বড় বড় নেতাদের ঘরে আপনি দেখেছেন বামপন্থী নেতা কংগ্রেসের নেতা এদেরকে ধরে জেল জলি মারে জেলে ভরে দেওয়া হয়েছে কি বুঝলেন কিন্তু আমার ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এইটা দেখে নিয়েছে সংখ্যালঘু ভোটটাকে আটকাতে হবে কি বুঝলেন এমন একটা কেস দাও যাতে না হ্যাঁ বেরোতে পারে আটকে যায় চক্রান্ত করে রাজ্য সরকার আমার ভাইপোর নামে একটা হ্যাঁ পরিকল্পিতভাবে এইভাবে কেস কাচারি করে আটকেছে আমার ভাইপোকে তবে বাংলার মানুষকে বলতে চাই জাতীয় ধর্ম বর্ণ বলতে চাই আগামীতে আপনারা এই উচিত শিক্ষাটা দিয়ে দেবেন যতদিন থাকবে বাংলার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে এই সরকার হ্যাঁ কোনোদিন চাকরি থেকে শিক্ষা থেকে কিছুই দেবে না এদের গুন্ডামি রাজ করবে পশ্চিমবাংলায় ভোট হবে আগামীতে ভোট এসেছে পশ্চিমবাংলায় যে ভোট আসছে পঞ্চায়েত ভোট এই পঞ্চায়েত ভোটকে রুখতে পারবে না বলে এরা চক্রান্ত চালিয়েছে ইনশাল্লাহ আশা করি পঞ্চায়েত ভোটে ইনশাল্লাহ সেইভাবে আমার এই বাংলার মানুষ হ্যাঁ তার জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ আমি বলতে চাইছি আপনারা এই পশ্চিমবাংলায় আগামীতে পঞ্চায়েত হলে যান মাল দিয়ে আপনারা আইএসএফ পিছনে দাঁড়াবেন হ্যাঁ আমার ভাইপো জেলে গেছে এর জন্যে আমি কোনো চিন্তা করি না কি বুঝলেন ওরাম আমার ভাইপো আরও আছে একটা নংসাদ জেল খাটবে ওরাম হাজার হাজার নংসাদকে আল্লাহ তৈরি করে দিয়েছে আমার বংশে আরও আল্লাহ দেয় তারাও লড়বে ইনশাল্লাহ চিন্তা করবেন না হ্যাঁ এতে বড় ইমামরা জেল খেটেছে সাহাবাদের ঘরে চক্রান্ত করে আল্লাহ রসুলের জামানাতে সাহাবাদের চক্রান্ত করে কত মারা হয়েছে পিটা হয়েছে ক্ষতি করা হয়েছে কি বুঝলেন এইবার চক্রান্ত করে অনেক মানুষের ক্ষতি করা হয়েছে কি বুঝলেন এটা সবাই জানেন হ্যাঁ আমি যদি মনে করি কাউকে ফাটাবো কাউকে ঝুলাবো হ্যাঁ কোনো ব্যাপার নেই তার কোম্বরের ভিতরে চুপি চুপি একটা পিস্তল গুঁজে দিয়েছে এই অগ্নি অস্ত্র আছে বলে তাকে জেল খাটাবো এটা পশ্চিমবাংলার মানুষ সকলে জানেন হ্যাঁ কোথায় কিছু নেই ওর গাড়ির ভিতরে একটা পিস্তল ভরে দাও বলে এই তোমার গাড়িতে পিস্তল আছে বলে এই ধরে নিয়ে যে ভরে দাও এইটাই তো চলছে এইটাই তো দেশে চলছে সত্যিকারে কি সেটা হোক ন্যায় কথা হোক ন্যায় বিচার হোক সেটা হোক আমার ভাইপোর হ্যাঁ আমার ভাইপোর ন্যায় বিচার জেল জরিমানা হোক এর জন্য কোনো চিন্তা নেই আমি দাঁড়িয়ে আছি আমার বংশের ছেলেরা বাঘের মধ্যে দাঁড়িয়ে আছে বাঘের মধ্যে থাকবে আমরা মাথা তুলে দাঁড়াই আমাদের বংশের ছেলেরা হ্যাঁ ওই দুর্নীতি করবে নিয়সল্লিয়ে চলবে আমার বংশের ছেলেরা এই কথা আপনারা একটা বদনাম দিলেন এই রাজ্য সরকার হ্যাঁ এর লজ্জা নেই শরম নেই হ্যাঁ কোন গানে কাজ করলে আজকে আমার আমার এই বংশের ভিতরে আমার এই দাদাহুদ বিরাহতাল জামানাতে জামানা থেকে এই ব্রিটিশ থেকে আজ অবধি যে কাজ হয় না আমার বংশের একটা ইলজাম লেগিয়েছে একটা বদনাম দিয়েছে এই বদনামের কোনো দিন বাংলার মানুষ ছেড়ে দেবে না এই বাংলার জবাব ইনশাল্লাহ দিয়ে দেবে আমাদের ভক্তবিন্দু যারা আছেন এই বাংলার মানুষ আগামীতে উচিত শিক্ষাটা এই রাজ্য সরকারকে দিয়ে দেবে রাজ্য সরকার কি ভেবেছে নিজের ভোটের জন্য এক সময় এসেছে এসে পিস কাছে তেল মেখেছে পায়ে ধরেছে ভোটের জন্য দাঁড়ায় দাঁড়ায় এসেছে আমাদের কাছে এসেছে আবার এখন হ্যাঁ ভোট পেয়ে যে মাথা ঠিক নেই সংখ্যালঘু ভোট নিয়ে তোমার দৌড় এটা আমরা জানি কি মেনে এই সংখ্যালঘু ভোটটা দিয়ে এদের দৌড় ইনশাল্লাহ আশা করি আগামীতে সংখ্যালঘু ভাই আমার আছেন মুসলিম ভাইরা আমার আছেন আমার দাদা পীরের ভক্তবিন্দুরা আপনারা আছেন আমার সিলসিলার মানুষরা আছেন আমার হিন্দু ভাইয়েরা আমাদের ভক্ত আছেন হ্যাঁ জাতি ধর্ম বর্ম নির্বিশেষে আপনারা আমাদের পীর সাহেবকে ভালোবাসেন দাদা পীরকে ভালোবাসেন আমাদের বংশধারকে ভালোবাসেন আপনার জমাবটা আগামীতে আপনার বাঁচার জন্যে আপনার দেশের জন্য কমের জন্য জাতির জন্য এর জবাব দিয়ে দেবে আমার ভাইপো আপনাদের জন্য লড়ছে দেশের জন্য লড়ছে গরিবের জন্য লড়ছে মানুষের জন্য লড়ছে সংখ্যালঘু মানুষের পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু আজকে সরকার বুঝে নিয়েছে একে না ধরতে পারলে জেল জরিমা না দিতে পারলে এই দলটা না ভাঙতে পারলে আমরা দেশে থাকতে পারবো না বাঁচতে পারবো না অথব চারিদিকে গুন্ডা চারিদিকে তোলাবাজি তাদের ঘরে ইন্ধন যুগিয়ে যাচ্ছে ইন্ধন যুগিয়ে গুন্ডামি করে জোর করে মেরে পিটে আজকে ক্ষমতায় বসে আছে এই রাজ্য সরকারের ভোট পশ্চিমবাংলায় নেই চ্যালেঞ্জ করে বলছি আগামীতে আমি চ্যালেঞ্জ করে বললাম মমতা তুমি তোমার কপালে বাজ ফেলে দিয়েছো তুমি তোমার কপালে আগুন লেগে দিয়েছো তোমার মাথায় খোদার গদে পড়েছে খোদার মার হয়েছে কিরাম খোদার মার হয়েছে তুমি নিজে এবার বুঝতে পারবে তোমাকে এই কাজ কে লাগালে এই চক্রান্ত কে লাগালে এই বুদ্ধি তোমাকে কে দিলে এই বুদ্ধি দিয়ে এই আগুনে হাত দিয়ে কে এর জবাব ইনশাল্লাহ পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ দিয়ে দেবে ইনশাল্লাহ আমি ফুরফুরা সাহেব হয়ে হ্যাঁ আমি বয়োজ্যেষ্ঠ সাহেব হয়ে বলে দিলাম এটা মনে রেখে দেবেন আমি আপনাদেরকে আর কি বলবো বলার কিছু নেই আপনারা বুঝতে পারছেন আমার অবস্থাটা আমার ভাইপো আমার ভাইপো আমি যাই থাকি যাই আমার বয়স বয়স অল্প আমার ভাই ভাইপোর বয়স কম আমার ভাইপো এই মতো কত বয়স বাচ্চা ছেলে তাকে সে মানুষের কাছে দাঁড়িয়েছে বাংলার মানুষের কাছে দাঁড়িয়েছে মানুষের জন্য দেশের জন্য কমের জন্য জাতির জন্য দাঁড়িয়েছে আজকে আমার এই ভাই পরপুরি এই রহমদার অত্যাচারকে মিথ্যে করে আমার বংশে একটা এলজাম লেগে দিলেন আপনার বংশে একটা দুর্নাম বদনাম আপনি করে দিলেন রাজ্য সরকার মমতা তুমি কি জ্ঞান নেই তুমি এসেছিলে আমার বাড়িতে এসে ভোট ভোটে বলে গেলে আর তোমার রাজ্যের পুলিশকে তুমি দিয়ে চক্রান্ত করে আজকে এই কাজটা করতে পারলে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি এর জবাব পশ্চিমবাংলার মানুষ দিয়ে দেবে আগামীতে হ্যাঁ পশ্চিমবাংলার মানুষ পঞ্চায়েত ভোটে দিয়ে দেবে আপনারা কিন্তু যান মাল যে দাঁড়িয়ে থাকবেন চিন্তা করবেন না আপনার পিছনে লোক আছে মানুষ আছে আমাদের পিছনে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই আমার ভয় কোনো দিন আমার ভাইপো ভয় খাই না হ্যাঁ আমার ভাইপোকে আপনি দাঁড়াতে পারবেন না সে বাচ্চা বয়স হতে পারে তার কম বয়স হতে পারে সে বাংলার সমস্ত মানুষের মন কেড়ে নিয়েছে হ্যাঁ নেতাদের মন কেড়ে নিয়েছে সেও বক্তব্য দেয় তার বক্তব্য ধারা হ্যাঁ আপনারা সকলে জানেন তার ধার বাড়কে ভারকে তার ধার ভারকে আটকানো যাচ্ছে না বলে আপনি চক্রান্ত করে এই কাজ আপনাকে করেছেন রাজ্য সরকার আপনাকে করিয়েছে আপনার কপালে খোদার গজব পড়ে আগুন লেগিয়ে দিয়েছে আপনার আপনার কপালে এর জবাব পশ্চিমবাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে পঞ্চায়েতেই বুঝে নেবেন ইনশাল্লাহ আমি আর কিছু বলতে চাইছি না আপনারা বুঝতে পারছেন আমার দুর্দশা আমি আর কিছু বলতে চাইছি না আমার বড় মনে আঘাত লেগে গেছে এরা এত নিকৃষ্ট কাজ করতে পারে এরা এত দুর্নীতি করতে পারে এত নোংরা জিনিস নিয়ে খেলতে পারে এই রাজ্যের সরকার প্রশাসন হ্যাঁ আফসোস দুঃখের বিষয় আমি আর কিছু বলতে পারছি না আসসালামু আলাইকুম